পরখমণির কবিতা কবিতার শিরোনাম বাপা তই কুশলে থাক বাপা বৰ মনত পচিয়ে তো থাকপা পাৰা তই বিদেশত মই তেওঁ খেন ধৰি হাল বাইলিও সদায় তই থাকা মাৰ আৰু মোৰ বুখর মাজত তথাপি বাপা তই কুশলে থাক গধলা চটলত বহি গাঁৱত তোৰেই গুণগান চলে চাতটাৰ লগত খুব ভাল লাগে তিতে বাবা কিন্তু তাহোন কি বুজব একলা একলি তোর অবিহনে আৰু পিতেৰ কি চলছি হৃদয়ত তথাপি বাপা তই কোখলে থাক তো জহতে গেল একবার বিদেশত যিহেতু তোর আইবার সময় নাই বুকু ফুলে উৰা জাহাজত উৰে গেলো কলজা হাত পৰব নাইতা আৰু বৰিক চাই কিন্তু বাপ্পাও তুহু নিমেন ব্যস্ত বরের পুয়াই ওলে যা জলপান বুলি কিবা স্যান্ডউইচ বার্গার হজম করবাই নল্লু হাতধাতে তুহার কারণে নিয়া হান্দা পিঠাগুড়ি মাখা মনত লুখে থলু মৰম লগা নাইতা তোক নিজৰ হাতেদি চাত্তা খুৱে দিবা বৰ মন আছিল কিন্তু নল্লু নিজৰ বৰীয়ে কলাক কিবা বোলে ইনফেকশ্যন হ'ব বলো যিখন হাতেদি খুৱে খুৱে তোৰ মৰতটো তোক ধুমা ইতা সিখেন হাতেদি নাইতা তোক খলি অ' বৰী তই কিয় কৰা গিনা নিজে নাখে বলো নিজে নাখে জক্ৰা পন্থা একমুঠি খুৱে হলিও তোক পঠাইছিলোঁ স্কুলত তথাপি তোক কেতিয়াও নাও মেনি গৰমত কাম কৰবা নেদলো পাত্ৰত বহুত দেখলো বহুত শুনলো সীতা একলা ভাবি একো লাভ নাই জুখান বলে কিবা যান্ত্রিক হয়ে গেছি আমি গাঁৱৰ বুঢ়া বুঢ়ী ইমান বুজি নাপাওঁ তথাপি বাবা তই কুশলে থাক তই আমাৰ এটাই চলি তোর বহুত টাকা হয়েছি উন্নতি হয়েছি হিয়া উজারি গৌরব করু কিন্তু ইটাও দেখোন মোৰ তোক কান্ধত আৰু চাইকেলত লৈ ফুৰবা মন যায় মায়ে ইতাও বিশ্রে তই মায়ের কলাত টোপনি মাৰাৰ কথা সেয়ে কেতিয়াবা শুন তই আইলি বিরাট বহি লেমোর পহরত সাতটা কথা পাতিম দে পারা যদি একদিন সময় লবিচোন তথাপি বাপা তই কুশলে থাক বহু দিন হ'ল তক দেখা নাপাওঁ তথাপি এটা অনুৰোধ ৰাখবিহে বাপা আমাৰ মৰবাৰ সময়ত জেংকে হ'লেও একবাৰ দেখা দিবি কাৰণ তোৰ হাতৰ মুখাগ্নি নহ'লে আমাৰ আত্মাৰ কেংকে মুক্তি এ বাপা সেয়ে শেষ এটাহে অনুৰোধ জেংকে হ'লেও যিমান কাম নাথখিলেও আমাৰ শেষৰ কালত ঘৰৰ চতলত খোজ এটা দিবি যাতে আমাৰ আত্মাই মুক্তি পায় আৰু আমি বুঢ়া বুঢ়ী ওপৰৰ পেটৰ লগতে আমাৰ নাইতাটোকো ক'ব পাৰোঁ যেন বাপা তই কুশলে থাক কুখলে থাক কুখলে থাক